নাস্তিক বলল আচ্ছা বলো তো তোমার আল্লাহ শক্ত নাকি নরম নাকি পানির মতো নাকি বাষ্পের মতো নাকি দোয়ার মতো বড় ইমাম আজম বলেন আচ্ছা আপনি বলুন তো একজন মৃত মানুষ যখন মৃত্যু সজ্জায় তাকে আপনি কোনোদিন কি তার পাশে বসেছিলেন সে বলল হ্যাঁ বসেছি তখন আবু হানিফা বলল সে মৃত্যুর আগে তোমার সাথে কি কথা বলেছে হ্যাঁ বলেছে বলে মৃত্যুর পরে কি কথা বলেছে বলে বলে না আর বলে না বলে কি হয়েছে গোটা নাকি অত সে মৃত্যুবরণ করেছে অত মৃত্যুবরণ করেছে মানে কি অর্থাৎ তার দেহ থেকে তার আত্মাটা বের হয়ে চলে গিয়েছে তখন ইমাম আজম বলে তোমার সামনে তোমার বন্ধুর রুটা চলে গেল তোমার বাবার রুটা চলে গেল তোমার ছেলের সন্তানের রুটা চলে গেল এবার তুমি বলো তার আত্মাটা শক্ত নাকি নরম না দোয়ার মতো বলো তখন সে বলে যে ওই আত্মাকে আমার সামনে চলে গেছে আমি জানি না তখন আবু হানিফা বলে তুমি একটা আত্মার খবর রাখতে পারো না আমার আল্লাহর খবর কিভাবে রাখবা আমার আল্লাহ নরম আমার আল্লাহ শক্ত নাকি দুবার মতো আমার আল্লাহকে বাষ্পের মতো এটা কে জানেন নাস্তিক প্রশ্ন করে আবু পা বলো তোমার আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে আবহানি হানিফা বলে তুমি আল্লাহকে মানুষের মতো মনে করতেছ মানুষের দুটা চোখটাকে মানুষ সামনে দিয়ে দেখে পিছনে দেখে না আমার আল্লাহ তো মানুষের মতো নয় আমার আল্লাহ মানুষের সমস্ত গুণাবলী থেকে উর্ধে উচ্চাবাস দিয়ে বলুন সোবাহান এই জন্য কবি কি বলেন ফরদুন সামাদন আনসিফাতিল খলকে বারে বন রব্বুল আজলিয়ুন খলাকাল খলকা কামালা আমার আল্লাহকে মানুষের মতো চিন্তা করো না তখন ইমামে আজম তার সামনে একটা মোমবাতি জ্বলালেন মোমবাতি জ্বালিয়ে বললেন এবার নাস্তিক বলো এই মোমবাতি কোন দিকে তাকিয়ে আছে তখন সে বলে মোমবাতি চতুর্দিকে তাকিয়ে আছে ইমাম আজম বলে আমার আল্লাহ চতুর্দিকে তাকিয়ে আছেন আওয়াজ দিয়ে বলেন নাস্তিক ইমাম আজমকে প্রশ্ন করে ইমাম আজম আবু হানিফা বলো আল্লাহ এখন কোথায় আছে বাংলাদেশে আছে না সৌদি আরবে আছেন না আমেরিকায় আছে না লন্ডনে আছে বলতে হবে ইমাম আজম বলে আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসো ইমাম আজম বলে দুধের ভিতরে কি আছে বলে ঘি আছে দুধের ভিতরে ঘি আছে ঘি আছে দুধের ভিতরে কি আছে ঘি আছে ইমাম আজম বলেন দুধের ভিতরে ঘি আছে দুধ দিয়ে ঘি তৈরি হয় এবার তুমি আমাকে দেখিয়ে দাও এই এক গ্লাস দুধের ভিতরে ঘি কোন জায়গায় আছে নাস্তিক বলল দুধের ভিতরে ঘি আছে গি কোন জায়গায় আছে আমি কিভাবে দেখাবো গি তো পুরো গ্লাসের ভিতরে সব জায়গায় আছে ইমাম আজম বলে আমার আল্লাহ পৃথিবীর সব জায়গায় আছে উচ্চাবাস দিয়ে বলুন লাজিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মৌলা আবু হানিফাকে নাস্তিক অনেকভাবে প্রশ্ন করেছে কোথাও বাজাতে পারে নাই আল্লাহ রসুল আলমী ইমাম আজমের ভিতরে এমন জ্ঞান দান করেছেন ইমাম আজমের সামনে কোন নাস্তিক আজকের এই জমানায় যারা ইমাম আজম ইমাম আজমের ব্যাপারে বিভিন্ন কটুক্তি করে তারা কোনোদিন ইমাম আজমের সামনে দাঁড়াতে পারত না উচ্চ আওয়াজ দিয়ে বলুন এই জন্য আল্লাহর আরফিনরা বলে আল্লাহ শাহিদি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ হাজিরি আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ নাজিরি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির মাঝে বিরাজমান আল্লাহ রব্বুল আলামিন যেখানে মখলুক আছে সেখানে আল্লাহ আছে মখলুক তো সব জায়গায় আছে আমার আল্লাহ সব জায়গায় বিরাজমান আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এই জন্য কবি বলেন আলহামদুলিমান আলহামদুলিমান কাদ্দারা হয় রাওয়া কাবালা একমাত্র প্রশংসা হবে আল্লাহর জন্য একমাত্র কৃতজ্ঞতা কার জন্য আল্লাহর জন্য আমার আল্লাহ রাব্বুল কত এহসান করেছেন কবি কি বললেন আর সালতা ইলাইনা নবী ইয়ান আরবিয়া লিল হাক্কি হুদাহু ওয়া লিল শিরকি আজালা আল্লাহ পাক কত মহান আল্লাহ পাক আমাদের কাছে একজন আরবি নবী পাঠিয়েছেন যে আরবি নবী এই পৃথিবীকে হেদায়েতের প্রদীপ জ্বালিয়েছেন আর শিরিক থেকে আল্লাহ পাক এই মানুষকে মুক্তি দিয়েছেন উচ্চাবাস দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তাওহীদের উপরে মৃত্যু পর্যন্ত বিশেষ করে মৃত্যুর আগে সাকরাতুল মাউত এই সাকরাতের বিছানায় এই শয়তান মানুষকে ধোকা দিবে যে আল্লাহ নাই আল্লাহ না হওয়ার উপরে বিভিন্ন দলিল তোমাকে পেশ করবে এই সবচেয়ে আমাদের দুর্বল জায়গা হলো মৃত্যুর আগের মুহূর্ত এই মৃত্যুর আগের মুহূর্ত বিশেষ করে আল্লাহ পাক আমাদের ইমানের হেফাজত করুন সকল আমিন আলহামদুলিমান কাদ্দারা খাই রাওয়া কবালা والشكر لمن صور حسنا وجمالا ফরদুন সমাদুন আনসে বাতিল খালকে বারে অন রব্বুল ইয়ুম খালাকাল খালকা কামালা জুল মাজিদি ওয়া বিল জুদি ওয়া বিল জাদ্দি তাজাল্লা মা মালা আনিল আদলি ওয়ালা নালা মালালা জুল কুওয়াতি জুল ফাদলি ওয়া বিত তাওলি মালিকুন ما دوحت الأرض يمينا وشمالا لا شبه لمن صور لا شبه لمن صور مثلا ونظيرا من قال سوى ذاك فقد قال محالا لا زيد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلك زوالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلك زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع حاجة لله تعالى لا شبه ولا مثل ولا كفوا لمولى لا بلد ولا والد لا أم وخالا أرسلت إلينا ين عربيا للحق هداهم وللشرك أزالا يا ربي أنل يا ربي أنلنا وأنلهم برضاك مدام سکی مو بہا حلہ حلالا ایاک طلبنا ولنعماک سألنا تاللہ و باللہ لمن خواب سوالا اچھا آواز دے بولو سبحان اللہ